জানাবো আপনাদের আমি সুতপা রয়েছে আপনাদের সঙ্গে জানবো আমাদের সহকর্মীর কাছ থেকে হ্যালো হ্যালো হ্যালো সবাইকে ধন্যবাদ আমাদের আজকে এই তৃতীয় পর্যায়ের কুরুক্ষেত্রে আমাদের মধ্যে যে যিনি রয়েছেন অতিথি হিসাবে উনি আমাদের সম্মানিত টিটিএডিসির ডেপুটি সিএম অনিমেষ দেববর্মা মহাশয় আপনাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি একটা কি জোরে আমরা তালি আশা করতে পারি একেবারে না হলে কুরুক্ষেত্রটা ঠিক জমে উঠছিল না স্বাগত দা আপনাকে আমরা শুনবো দাকে নিয়ে কিছু অনিমেষ দেববর্মা তিনি তিপ্রামাথা দলের একজন সক্রিয় সদস্য টিটিএডিসির ডেপুটি সিএম অরুণাচল প্রদেশের নেরেস্ট থেকে কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিংয়ে বিটেকের সাথে স্নাতক হন তিনি বহু বছর ধরে ইন্ডিয়ান অয়েল মুম্বাইতে ইঞ্জিনিয়ার হিসেবে এবং কয়েক বছর ধরে বিজ্ঞানী হিসেবে সিএসআইআরও নাগপুরে কাজ করেছেন তিনি হলেন রাজ্য বিধানসভার প্রাক্তন সদস্য তিনি পূর্বে ত্রিপুরা আদিবাসী জাতীয়তাবাদী দলের সদস্য ছিলেন দু থেকে দু সাল পর্যন্ত ছিলেন প্রাক্তন বিধায়ক দু থেকে দু সাল পর্যন্ত ছিলেন ন্যাশনাল কনফারেন্স অফ ত্রিপুরার প্রধান দু সালে তিনি ছিলেন নাগরিক সংশোধনী বিলের বিরোধী দলের সদস্য দু সালের কুড়ি ফেব্রুয়ারি তিপ্রামথায় তিনি যোগদান করেন দু সালের কুড়ি ফেব্রুয়ারি তিনি তিপ্রা মথায় যোগদান করেন দু সালের কুড়ি এপ্রিল তিনি টিটিএডিসির ডেপুটি সিএম পদে নিযুক্ত হন বর্তমানেও তিনি এই পদেই নিযুক্ত আছেন যাব আপনার কাছে অনিমেষ দা একেবারে শুরুতেই যেটা জানতে চাইব যে টিটিএডিসিতে আপনারা ক্ষমতায় রয়েছেন বিধানসভা নির্বাচন তিপ্রা মথার জন্য এই প্রথম আমরা যদি উপনির্বাচন ছেড়ে দিই কি প্রস্তুতি রয়েছে আপনাদের বা কিভাবে দেখছেন ময়দানে কতটা প্রস্তুত আপনারা প্রথমেই আজকে যারা এই কুরুক্ষেত্র বা কুরুক্ষেত্র কনক্লিপটা আয়োজন করেছেন আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এবং যারা এই অনুষ্ঠানে এসছেন সবাইকে নমস্কার জানাচ্ছি তিপ্রামথা নির্বাচনে কি প্রস্তুতি নিয়ে আমরা আছি আপনার কাছ থেকে উত্তরটা জানবো আপনাকে একটা শুভেচ্ছা জানানো হয়নি আপনাকে ককবরক দিবসের অনেক শুভেচ্ছা রইল থ্যাংক ইউ সো মাচ এবং ককবরক নিয়েও কিছু কথা বলবো কিন্তু তার আগে তিপ্রামথার যে প্রস্তুতি Tipra Motha is always ready to fight election Indian আর্মিদের একটা প্রস্তুতি যেমন সর্বদাই থাকে আচ্ছা। একটা লড়াই করা দেশের জন্য লড়াই করতে হবে এই লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত ভিলেজ কমিটি ইলেকশনের জন্য কতদিন আমরা অপেক্ষায় ছিলাম সেটা করতে দিল না এবং বিধানসভা নির্বাচন we are ready we can fight the election tomorrow no problem কিন্তু কথা কথা হলো যে ত্রিপুরা রাজ্যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনটা করা আমাদের যেমন রাজনৈতিক দলগুলোর একটা প্রস্তুতি থাকবে media has got its own role in democracy ডেমোক্রেসিটাকে যদি রেস্টোর করতে চায় you you must have had heard yesterday আমাদের একজন warrior Pranjit Namasudra he has been killed এবং ঘটনার তদন্ত চলছে যতদূর জানা যায় অ্যারেস্টও হয়েছে সর্বভারতীয় কংগ্রেস নেতৃবৃন্দরা আক্রান্ত হচ্ছেন so many things are happening তো আমাদের প্রস্তুতি we we will try our best to defend our ourselves, to defend the people but আমাদের সবাইকে এই এই প্রস্তুতি শুধু তিপ্রামথার প্রস্তুতি হলেই হবে না এভরি আমরা সবাইকে বলতে চেষ্টা করছি পুলিশ প্রশাসন সিভিল প্রশাসন বুদ্ধিজীবী মহলের লোক প্রতিটি রাজনৈতিক দল even BJP party they should be prepare to fight free and fair election but আমরা এইটুকু বলতে পারি গণতন্ত্রে যেভাবে একটা রাজনৈতিক দলকে প্রস্তুতি নিতে হয় তার ক্যান্ডিডেট বাছাই করা বুথ কমিটিগুলো সাজানো মানুষকে বোঝানো প্রচার ইত্যাদি we are absolutely doing fine and we are ready to fight the election এখন ককবরকের যে কথা আজকে আমাদের ককবরক দিবস এবং ককবরক দিবস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কিন্তু একটা জিনিস আমরা লক্ষ্য করেছি আমাদের রাজ্যের যে সরকার বিভিন্ন জায়গায় হোর্ডিংস বা ব্যানার দিয়ে প্রচারে নেমেছেন ওনারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে ককবরক স্পেলিংটা কুকব্রুক করে কিছু এটাকে বিকৃতি করে লিখেছেন ওনারা সো এটা এটা আসলে এটা কি যে ককবরককে সম্মান দেওয়া তিপ্রাসাদের সম্মান দেওয়া ইত্যাদি জায়গা আমরা দেখি যে জনজাতিদের সম্মান বেড়েছে রাজ্যের সরকারের কাজেই সেটা নাকি প্রমাণ তো ককবরক স্পেলিংটা ঠিক মতো না লিখে দেশের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে এইভাবে প্রচার করা ডু ইউ রিয়েলি ফিল আপনারা এখানে যারা আছেন you really feel they are so serious about ককবরক যে ল্যাঙ্গুয়েজটার রিকগনিশন ডে হিসেবে আজকে ৪৫ বছর আমাদের সেই দিবসটাকে আমরা পালন করে আসছি আজকে ৪৫ বছরের মাথায় তার স্পেলিংটুকু আমরা ঠিক মতো লিখতে পাচ্ছি না নিঃসন্দেহে সেটা দুঃখের বিষয় অ্যান্ড ককবরক ইজ সরকারি একটা ল্যাঙ্গুয়েজ এই ল্যাঙ্গুয়েজকে নিয়ে আজও রাজনীতি হচ্ছে আমি কিছুক্ষণ আগে জিতেন্দ্র চৌধুরীজির বক্তব্য শুনেছি একজন এখান থেকে প্রশ্ন করতে চেষ্টা করেছেন যে উনাদের সময় কেন রোমান স্ক্রিপ্টটা হলো না আসলে প্রতিটি ল্যাঙ্গুয়েজের তার একটা লেখার উপায় থাকে if I tell very simply Bangla ভাষাকে বাংলা হরফেই লেখা যায় নিঃসন্দেহে আমি একজন দেববর্মা আমি একজন তিপ্রাসা আমি যখন বাংলাটা শিখি আই রাইট উইথ ক খ গ অ আ করেই শিখি এটা এন এটাই উচিত কিন্তু আজকে যারা আমরা রোমান স্ক্রিপের পক্ষে কথা বলছি যুক্তি দিয়ে আমরা এটা দাবি তুলছি যেমন ককবরকে যে উচ্চারণগুলো এটা বাংলায় বা দেবনাগরী বা অন্যান্য কোনো স্ক্রিপ্টে এটা লেখা যাবে না কৃকৃক ককরক আপনারাই বলুন আপনারা আমার চেয়ে ভালো বাংলায় লিখতে জানেন আপনারা ককরক কি করে লিখবেন বা চুই এই চুইটাকে কি করে লিখবেন চুই চুই লেখা যাবে চুই লেখা চয় লেখা যাবে কিন্তু চিটা আপনারা কি করে লিখবেন সো এই যে সুবিধাগুলো আমরা রোমান স্ক্রিপ্টের মধ্যে দেখি ইংলিশম্যান যারা English people English speaking people even they have their script ইংলিশের একটা স্ক্রিপ্ট আছে এটাকে বাদ দিয়ে ওরা রোমান স্ক্রিপ্টটাকে নিয়েছে নিজের ভাষাটাকে লেখা তো এইটাকে নিয়ে পঁয়তাল্লিশ বছরে শুধু রাজনীতি হচ্ছে no one is doing anything so মাতৃভাষা আমার মাতৃভাষাকে অন্যান্য ভাষাভাষীর লোক যারা বলছেন তারা সম্মান করছে সত্যিকারের সম্মান দেওয়া উচিত এটাকে জাস্ট লুক দেখানো ভুটের বাজার গরম করার লক্ষ্যে এইভাবে লিখা সত্যিই নিন্দনীয় and it should not happen thank you Animesh babu আমার পক্ষ থেকে প্রথমে কক বিরোধী দিবসের শুভেচ্ছা জানাই আমি একটু পিছিয়ে গিয়ে আবার ফিরে আসব দু সালে আইপিএফটি থিপ্রাল্যান্ড নিয়ে এখানে এসেছিল থিপ্রাল্যান্ডের দাবি নিয়ে এবার তিপ্রামথা গ্রেটার থিপ্রাল্যান্ড নিয়ে অবতীর্ণ হয়েছে ময়দানে ভোটযুদ্ধে সেখানে এই গ্রেটার তিপ্রাল্যান্ড এবং তিপ্রাল্যান্ড এই দুটোর মধ্যে শব্দগত তফাৎ ছাড়া কি অন্য কোনো পার্থক্য আছে দেখুন একটা জিনিস হচ্ছে Tipralen may be a political issue. Greater Tipralen is not a political issue. আমরা যদিও তিপ্রা মতো একটা রাজনৈতিক দল we want to be very clear about it greater Tipraland হচ্ছে যেখানে যেখানে তিপ্রাসারা আছে তিপ্রাসারা কোথায় আছে আমেরিকায় নেই তিপ্রাসারা উত্তরপ্রদেশে নিশ্চয়ই নেই মহারাষ্ট্রে আমি ছিলাম সেখানে নেই তিপ্রাসাদের দেখা যায় বিশেষভাবে ত্রিপুরা রাজ্যে এবং পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে আসাম এবং মিজোরাম এই সমস্ত এলাকায় কিছু কিছু জায়গায় তিপ্রাসাদের বসবাস তো যেখানেই তিপ্রাসারা আছেন তাদের নিয়ে আমাদের চিন্তা ভাবনাটাই হচ্ছে গ্রেটার তিপ্রাল এখন যে রাজনৈতিক দাবি আমরা উত্থাপন করেছি গ্রেটার তিপ্রালেন এই স্টেটহুডটা কোন জায়গাগুলোকে নিয়ে হবে বর্তমান এডিসি এলাকা এবং ত্রিপুরা রাজ্যের যেখানটাই ত্রিপ্রাসারা আছেন ওই এলাকা এলাকাটাকে নিয়ে একটা গ্রেটার ত্রিপুরা ল্যান্ড হোক under article two and three of Indian constitution এটা কনস্টিটিউশনের বাইরের কোনো সলিউশন কোনো দাবি আমরা তুলছি না এবং এই দাবি এই রাজ্যের কোনো ব্যক্তিকে মুখ্যমন্ত্রী বা গভর্নর ত্রিপুরা রাজ্যের হোম মিনিস্টার বা fire service minister we are not demanding to them Tipra মথার এই রাজনৈতিক দাবি দেখবেন ভারতের সরকার যারা ভারত সরকারকে পরিচালনা করছেন তাদের কাছে আমাদের এই দাবি এই রাজ্যের কোনো ব্যক্তির কাছে আমাদের দাবি না অনেকগুলো দাবি থাকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা দাবি তুলি পানীয় জলের ব্যবস্থা করতে হবে সড়কের ব্যবস্থা করতে হবে এইগুলো নিয়ে আমরা রাজ্য সরকারের কাছে দাবি উত্থাপন করতে পারি but the demand of greater Tipra land যে সংজ্ঞাটা আমি বললাম কিছুক্ষণ আগে এইটা কেন্দ্রীয় সরকার অনারেবল ইউনিয়ন মিনিস্ট্রি ওনারা দেখবেন যে এটা দেওয়া যায় কিনা এখানে ছোট্ট একটা আরেকটি প্রশ্ন যাচ্ছে যে এই যে ত্রিপ্রাল্যান্ড গ্রেটার ত্রিপ্রাল্যান্ড এটার কি কোনো একটা নির্দিষ্ট সীমানা আপনারা নির্ধারণ করেছেন বা এরকম কোনো প্রস্তাব কেন্দ্রীয় সরকারের কাছে দিয়েছেন দেখুন একটা জিনিস হচ্ছে যখন সত্যিকারের বাস্তবায়ন হবে ইমপ্লিমেন্টেশন হবে ইমপ্লিমেন্ট হবে তখনই বাউন্ডারির ব্যাপারটা আসবে but in plain and simple definition এডিসিকে বেস করুন তার বাইরে এমন কিছু গ্রাম আছে যেখানটায় অবভিয়াসলি যেমন এডিসি এলাকার অনেক ভেতরে দক্ষিণ প্রমোদনগর একটা গ্রাম পঞ্চায়েত আছে আমার প্রমোদ পূর্বতন প্রমোদনগর বিধানসভা এলাকাতে একেবারেই এটা ল্যান্ডলক এডিসির ভেতরেই এই দক্ষিণ প্রমোদনগর গ্রাম পঞ্চায়েত যেখানটায় ninety percent people are from Bengali community তো যদিও এটা চারিদিক দিয়ে এডিসি দিয়ে ঘেরা এটাকে কিন্তু জেনারেল এরিয়া হিসেবে গ্রাম পঞ্চায়েত করা হলো সো ইন সিমিলার ম্যানার আমাদেরও একটা অ্যাসপিরেশন থাকে যেমন দুর্গা চৌধুরী পাড়ায় কিছু গ্রাম আছে তারপর খোয়াইয়ের বটতলি ইত্যাদি এলাকায় আমরা দেখেছি around hundred such Tiprasa hamlets this can be included along with the present ADC area এটাকে নিয়ে গ্রেটার তিপ্রা করা যায় অনিমেষ দা আসবো আপনার কাছে তার পরবর্তী প্রশ্নে যখন জনগণ ভোট দেয় তখন যে কোনো দল বা সরকার কাজ সেটা তাদের মাথায় থাকে আমরা যদি তিপ্রামতার ক্ষেত্রে দেখি আমরা যদি দেখি যে যদি আপনারা আমরা ভেবে নিই যদিও এখনো পর্যন্ত আপনারা সেটা ডিক্লেয়ার করেননি যে পাহাড় থেকে বেরিয়ে আপনারা এবার সমতলেও আসবেন প্রতিদ্বন্দ্বিতা করবেন সাধারণ মানুষ দেখবে যে তিপ্রামথা কি কাজ করেছে সেক্ষেত্রে আমরা যদি দেখি যে টিটিএডিসিতে ক্ষমতা পাওয়ার পর আপনারা কি কি ঠিক করেছেন আপনাদের উন্নয়নের খতিয়ানটা যদি জানতে চাই কি হবে সেটা আপনার বক্তব্য ভেরি গুড কোয়েশ্চেন এটা একটা এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া আমাদের জন্য ভালো রাজ্যের মানুষের জন্য ভালো প্রথম কথা হচ্ছে জাহাজ চলতে গেলে জলের দরকার if you don't have water ভালো ভালো শিপিং এনে এখানে প্ল্যান করে কিছু হবে না আজকে টিটিএডিসির যারা আমরা নির্বাচিত হয়ে আসলাম in the history of TTADC the most qualified young and enthusiastic politicians have come winning আজকে আমাদের মধ্যে যারা ইএমরা e আছেন এমডিসিরা আছেন আপনারা খবর নিয়ে দেখুন most of them are qualified engineers masters in different fields তো প্ল্যানিং করার ক্ষমতা আমাদের মধ্যে আছে but the point for development ডেভেলপমেন্টের জন্য টাকার দরকার রাজ্যের বাজেট যতটুকু আমি জানি twenty six thousand eight hundred crores was the budget in the current financial year এবং টিটিএডিসিকে দেওয়া হলো six hundred nineteen crores thirty five percent of the state population lives with in TTADC area এবং থার্টি ফাইভ পার্সেন্ট লোকেদের মধ্যে তো শুধু টিপ্রাসা না আমার Asharambari Bonbazar nearly three two three point five lakhs people are non Tiprasa তার মানে টিপ্রাসা ওয়ান্স আর আমরা সবাই মিলে we are the people of TTADC area thirty five percent মানুষের জন্য less than two percent one point eight percent of the total budget আমাদেরকে দেওয়া হচ্ছে six hundred nineteen crores five hundred crores we spend only to give pension salaries তারপর একশো উনিশ কোটি যে জায়গাটাতে থাকে বিভিন্ন বিল্ডিং আছে ইলেকট্রিসিটির বিল দিতে হচ্ছে গাড়ি মেরামত করতে হচ্ছে বিভিন্ন খাতে আমরা যেমন অ্যাগ্রিকালচার ডিপার্টমেন্ট আমাদের তেইশটি দপ্তর রয়েছে প্রতিটি দপ্তরকে আমাদের টাকা দিতে হচ্ছে even if you give two crores to every department you are landing up spending forty six crores and then ওই টাকা দিয়ে গত বিশ মাসে যেটা আমরা করতে চেষ্টা করেছি you come and see the new gate entering in TTADC মাধববাড়ির এখানটায় আমরা সুন্দর একটা গেট করেছি you come and see to attract the people of Tripura and as well as the people of India হুমলুংকে একটা ট্যুরিস্ট স্পট করা যায় কি না আমরা ট্যুরিস্ট লজ করেছি you come and see that এবং আমাদের আসার পর we have spent money on allotting the plot to the community heads. তিপ্রাসা মানেই তো দেববর্মা না তিপ্রাসা মানেই জমাতিয়ানা আমাদের মধ্যে উনিশ হদা বাঙালিদের মধ্যে যেমন চক্রবর্তী দেবনাথ নমশূদ্র ইত্যাদি নিয়ে আপনারা বাঙালি জাতি আমাদের তিপ্রাসাদের মধ্যে আমাদের উনিশটি হদা বা টাইটেলের লোকগুলো আছে তাদের জন্য তাদের কৃষ্টি সংস্কৃতি তাদের নিজস্ব ভাষা চর্চা ইত্যাদি রীতিনীতিগুলোকে রক্ষা করতে গিয়ে আমাদের আলাদা করে তাদের জায়গা তৈরি করে দাও এই কাজগুলো আমরা করেছি অ্যান্ড ইউ মাস্ট হ্যাভ ফেট seen last year first time in the history of TT ADC আমি রাজ্যের ইতিহাসের কথা বলবো না উনচল্লিশ বছরের এডিসির ইতিহাসে আমরা যুব ফেস্টিভ্যাল করে রাজ্যকেও আমরা পথ দেখিয়েছি যে আমাদের যুব উৎসব থেকে প্রেরণা নিয়ে রাজ্যের বিজেপি এবং আইপিএফটি সরকার তারও যুব উৎসব করেছেন এখানে so we are doing and যুব উৎসব তার আগেও হয়েছিল রাজ্য সরকার তার আগেও করেছে but let me tell you one thing ওই উৎসব ওই উৎসবগুলো সেই মাত্রায় হতো না যে যে দিশাতে যেমন ড্রাগসকে নিয়ে ক্যাম্পেইন করে যুবকদেরকে বিশেষভাবে এই প্রসঙ্গটাতে আসবো আপনি একটু থামিয়ে আমি বলছি যেটা আপনি বললেন যে ড্রাগ ফ্রি স্টেট আমি টিটিএডিসির কথা শুধু বলছি না কারণ গোটা রাজ্যটাই আমাদের বা আপনাদের আমরা যদি বলি সেক্ষেত্রে বলবো আপনারা থানসানির কথা বলছেন আপনি যেটা বললেন যে আপনার টিটিএডিসিতে আপনারা যারা রয়েছেন একেবারে সবাই খুব শিক্ষিত এবং আমরা যদি দেখি তাদের বেশিরভাগ যুবকদের অংশ রয়েছে সেটাও আমরা দেখেছি সেক্ষেত্রে যেটা সকলেই আশা করেছিল যে বিভিন্ন রাজনৈতিক দল এটা যে কোনো রাজনৈতিক দল হতে পারে তাদের এজেন্ডার কথা বলে কেউ বিকাশের কথা বলছে কেউ অন্য কথা বলছে কিন্তু এই যে একটা বিরাট অংশ যুবদের এই ড্রাগের পেছনে ছুটছে কিছুদিন আগেই একটি তথ্য যেটা বেরিয়েছিল সেখানে বলা হচ্ছে যে হয়তো আর চার বছর পরে কম্পিটিটিভ এক্সাম দেওয়ার মতো ছাত্রছাত্রী থাকবে না কারণ সকলেই আস্তে আস্তে নেশার দিকে ঝুঁকে যাচ্ছে যেটা অভিভাবকদের জন্য ভীষণ চিন্তা আমরাও দেখেছিলাম খোদ আপনাদের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন তিনি ড্রাগ ফ্রির জন্য তিনিও ক্যাম্পেইন করেছেন একটা কিন্তু যতটা কাজ করার সেদিকে দরকার ছিল ততটা কাজ দেখা যায়নি সেটা আপনি যুব উৎসবেই বলুন বা সেই ক্যাম্পেইনে করুন ততটুকু পর্যন্তই থেমেছিল কিন্তু মানুষের আশা ছিল আরও অনেকটা একটা জিনিস হচ্ছে it is good to explain all this বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত থাকতেই পারে আই এজ এন ইন্ডিভিজুয়াল আমার একটা পন্থা আমার চিন্তাধারায় ড্রাগসকে কিভাবে মোকাবেলা করা যায় ফরগেট অ্যাবাউট তিপ্রামত আমি অনিমেষ দেববর্মা এজ এ ব্যক্তি এজ এন ইন্ডিভিজুয়াল আমার পন্থা আলাদা হতে পারে you may have your ways of going against the drugs আমি যেটা দেখেছি ত্রিপুরাজ্যে ড্রাগস কেন খাচ্ছে মানুষ একটা হচ্ছে হতাশা এই যুবকদের কাছে কোনো কাজ নেই they don't have any job আমার ছাত্র জীবনের কথাই বলি আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়তাম বাড়িতে আসার পর কোনো কাজ ছিল না এবং তোলা শিকড় আমার মাই বাথ প্লিজ যেখানটায় আমি বড় হয়েছি আমার স্কুল ঘরে আমি ক্লাস ফাইভ পর্যন্ত সেই স্কুলে পড়াশোনা করেছি রাত্রিবেলায় সেখানে গরু ঘুমাতো কুকুরেরও ঘুমায় পরের দিন ছাত্ররা গিয়ে তাকে বের করে আমাদের ক্লাস টিচাররা ক্লাস দিত so I was a student of such kind of school বাড়িতে এসে যখন দেখতাম এইখানে কেউই কিছু করছে না কেউ পাখি মারতে যাচ্ছে কেউ জঙ্গলে ঢুকে বাঁশি বাজাতে চেষ্টা করছে তখন আমি সেখানে ক্রিকেট খেলার একটা অভ্যাসটা শুরু করি and believe me I got in the second year প্রথম বছরে সেই মাত্রায় কে বল করবে কে ব্যাটিং করবে তিন চার বছর বাদে দেখেছি তুলাশিকর people specially the youth they started loving cricket এবং ক্রিকেট টুর্নামেন্ট শুরু হলো তো এ থেকেই বোঝা যায় মানুষের কাছে যুবকদের কাছে কাজ নেই কর্মসংস্থানের অভাব হতাশার থেকেও এটা হচ্ছে দুই নম্বরটা হচ্ছে যারা ড্রাগস মাফিয়া রাজ্যে আজকে আমরা যারা ড্রাগস খাই তাদের ধরে ধরে চেষ্টা করছি তুমি ড্রাগস খাবে না রিহ্যাবিলিটেশন সেন্টারে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করার ব্যবস্থা করছি but we have to fight the root cause কোথা থেকে আসছে গাজা ভর্তি ট্রাক এইগুলোকে অ্যারেস্ট করে দেখানো হচ্ছে যে এত কোটি টাকার গাজা আমরা উদ্ধার করতে পেরেছি but what about the drugs the kingpins the mafias the suppliers they are sitting in front of the nose of the ministers why they are not arrested এই সোর্সগুলোকে যতদিন বন্ধ করা না যাবে হাউ ক্যান ইউ স্টপ হাজারো ওই মানুষের কাছে গিয়ে এটি কি সম্ভব আমি as a politician social activist আমার কথা ছেড়ে দিন I am not a policeman who will go and guard any Tom Dick ক্যান হ্যারি ইন দি ভিলেজেস পুলিশের পক্ষে এটা সম্ভব হবে না যে বাড়ি বাড়ি গিয়ে কে ড্রাগস খাচ্ছে তাদেরকে মোকাবেলা করা it is not possible at all পন্থা এ পন্থা তৈরি করতে হবে পদ্ধতি তৈরি করতে হবে কর্মসংস্থান তৈরি করতে হবে একেবারে এই প্রশ্নটাতে আসছিলাম যেটা আপনি বললেন যে হতাশার থেকেই যুবরা ড্রাগসের প্রতি তারা সেখানে আসক্ত হচ্ছে সে জায়গায় হতাশা কাটাতে এই যে কর্মসংস্থানের কথাটা আপনি তুলছিলেন কর্মসংস্থান সৃষ্টি কতটা করতে পেরেছেন আপনারা ক্ষমতায় এসে টিটিএডিসিতে বা কতটা চাকরি আপনারা দিতে পেরেছেন টাকা ছাড়া বুদ্ধিমান লোকেরা প্ল্যানিং করতে পারে তো আমাদের প্ল্যানিংটা হচ্ছে টাকা ছাড়া লোক বুদ্ধিমান সে তো প্ল্যানিং করবে বাড়িতে বসে এবং এই প্ল্যানিংটা আমরা করেছি আমরা ক্যালকুলেট করেছি যে চোদ্দ লক্ষ লোক যারা এডিসি এলাকায় বসবাস করছে পাঁচজন করে যদি প্রতি ঘরে একটা ফ্যামিলি হয় তাহলে you can divide five by fifteen আমি অঙ্কে আমি খুব উইক তারপরে ইঞ্জিনিয়ারিংটা করলাম তো তিন পাঁচা পনেরো তার মানে তিন লক্ষ ফ্যামিলি হবে তিন লক্ষ ফ্যামিলিদের মধ্যে আমি আর্ধেকটা ফ্যামিলি বাদ দিয়েই দিলাম কারণ তাদের চাকরি আছে রাবার গাছ আছে জমি জমা আছে তারা নিজের মতো করে খেতে পাচ্ছে তো ওয়ান পয়েন্ট ফাইভ ল্যাক্স ফ্যামিলিকে আমি বাদ দিয়ে দিলাম দেড় লক্ষ ফ্যামিলি দেড় লক্ষ ফ্যামিলির মধ্যে যদি আমি দেড় লক্ষ যুবক যুবতীদের একজন করে যদি চাকরি দিতে চাই কর্মসংস্থান করে দিতে চাই পঞ্চাশ হাজার লোককে আমরা ব্যবসায়ী করে তাদের কর্মসংস্থান করে দেওয়ার চেষ্টা করব। এক লক্ষ বেকারদের মধ্যে আমরা দেখেছি রাজ্যে এডিসি এবং রাজ্য সরকার মিলে মিনিমাম ফর্টি থাউজেন্ড ব্যাকলক আজকেও রাজ্যের মধ্যে আছে তো forty thousand we can give them এবং আরও ষাট হাজার লোককে যদি high end skill development training দিয়ে ক্যানাডায় আমেরিকায় মিডিল ইস্টে বিভিন্ন জায়গায় প্লাম্বিং ইলেকট্রিশিয়ান এবং কোথাও কোথাও বেবি সিটিংয়ের জন্য ক্যানাডায় ওয়েস্টার্ন কান্ট্রিজগুলোতে আমরা দেখেছি ভারতবর্ষের যারা লেখাপড়া করতে যায় most of them most of them they either go for sweeping or in restaurant or in baby sitting সেখানে যদি দু হাজার তিন হাজার চার হাজার ডলার রোজগার করতে পারে না খেয়ে যদি পাঁচশো ডলারও যদি তারা সেভ করতে পারে এভরি মান্থ আশি টাকা করে হবে আজকে ডলারের মূল্য পাঁচ হাজার চল্লিশ হাজার টাকা সেভ হবে চার বারো আটচল্লিশ পাঁচ লাখ করে প্রতি বছর সেভ হবে সেভিংস যদি তার দশ বছর সে সেভ করতে পারে পঞ্চাশ লক্ষ টাকা কাম কাম ব্যাক হাইওয়েতে খাবার একটা হোটেল তৈরি করে দাও মোমো রেস্টুরেন্ট ইত্যাদি করে দাও so we are planning all this but you need money এবং এডিসি যতবার for your information I am telling আমি Animesh Debbarma you go and see state planning department আমার এগ্রিকালচার দপ্তর থেকে আঠারোশো কোটি টাকার প্ল্যানিং করে রাজ্য সরকারের প্ল্যানিং ডিপার্টমেন্টকে দিয়েছি এবং এখানে অপূর্ব রায় স্টেটের উনি প্ল্যানিং ডিপার্টমেন্টের সেক্রেটারি ছিলেন ওনার সাথে আমার কথা হয়েছে আই ডোন্ট নো রাজ্য সরকারের কি হয় যে এডিসির থেকে আসা প্রজেক্টগুলো অনেক ক্ষেত্রে তারা আমাদের প্রজেক্টটার দুইটা পাতা ছিঁড়ে রাজ্য সরকারের প্রজেক্ট বানিয়েও টাকা আনছে এবং আমাদের প্রজেক্টগুলোকে এখানে থামিয়ে দেওয়া হচ্ছে my question is you state government you are not to give money If you put forward this project to the central ministry, union government only will give money. Still they are not doing. তারপরেও তো তারা বলছে জনজাতিদের সম্মান বেড়েছে রাজ্য সরকারের কাজেই নাকি তার প্রমাণ তা আমার প্রজেক্ট আটকে দিয়ে টাকা না দিয়ে আমি তো শুধু প্ল্যানিংই করব এবং রাজ্যের মানুষকে এটা জানা উচিত আর নতুবা আমাদের একবার সরকারে বসিয়ে দেখুন within six months, I'm not telling six years, I'm not telling one year, in six months we'll make people to feel, yes, these people only can, can bring the change. আমরা সেই পরিবর্তন এনে দেখাবো অনেশ বাবু একটি প্রশ্ন ছোট্ট একটু উত্তর চাইবো তারপরে আমরা অডিয়েন্সের দিকে যাব জনজাতিদের সাপোর্ট ছাড়াও অন্যান্য ভোটারদের সাপোর্টের জন্য আপনাদের টিসিএফ গঠন করতে হয়েছে এবারের ইলেকশনে এটা কি খুব জরুরি ছিল জনজাতিদের সমর্থন ছাড়া জনজাতিদের সাপোর্ট ছাড়া অন্যান্য ভোটারদের সাপোর্টের জন্য টিসিএফ গঠন করেছেন আপনারা দেখুন Tipra Motha is not for only tribal party বা তিপ্রাসা পার্টি আমার এইখানে মানুষের কি হচ্ছে যে যখন তিপ্রা মথা শুরু করলাম একটা জিনিস আপনি জেনে নিন বাঙালিরা খুব বুদ্ধিমত্তা নিয়ে চলেন আমাদের তিপ্রাসাদের চেয়ে কিন্তু একশো গুণ বুদ্ধিমত্তায় ওনারা এগিয়ে আছেন চারশো বছর সংগ্রাম করে বাঙালি জাতির আজকে পরিপক্ক একটা সমাজ ব্যবস্থায় আপনারা আছেন বিধবা বিবাহের প্রবর্তনের জন্য আপনারা আন্দোলন করেছেন বিপ্লব করেছেন আজকে এই জায়গায় আছে একটা জিনিস হচ্ছে যে প্রতিটি ক্ষেত্রে আমরা দেখেছি তিপ্রাসারা প্রথমবার শুরু করতে এরা ভয় পায় না উদ্বাস্তুদের পুনর্বাসন দিতে হবে এ আন্দোলন কারা করেছে জানেন টিপ্রাসারাই করেছে এবং সেই কালে গাড়ি ঘোড়ার কোনো ব্যবস্থা ছিল না পায়ে হেঁটে দশরথ দেবের আমি সিপিএমকে ভালো বলছি না because I am not a CPM man I am not a man of left front কিন্তু সেই খোয়াই থেকে পায়ে হেঁটে আগরতলা শহরের মধ্যে স্লোগান দিয়ে চিৎকার দিয়ে তিপ্রাসারাই সেদিন বলেছে উদ্বাস্তুদের পুনর্বাসন দিতে হবে এবং উদ্বাস্তুরা পুনর্বাসন পেয়েছেন ত্রিপুরার তো এই যে ত্রিপুরায় চির শান্তি স্থাপনের লক্ষ্যে চির সম্প্রীতি রক্ষার স্বার্থে নেক্সট জেনারেশন যারা বাংলাদেশ থেকে আসছেন কি বলছে তাদের এটা আমার কথা নয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ভারতবর্ষের অন্যান্য অংশের মানুষ যারা বাঙালিদের সাথে থাকেন না তারা বাঙালিদের রিফিউজি বলে I feel sad about it আপনি পাকিস্তান থেকে এল কে আডবানি আসছেন you don't call him refugee এন বলেই নিলাম যে বাদল চৌধুরী দিয়ে ex minister of left front government he was born in Noakhali he is called as refugee why তারও একটা অধিকার আছে এখানে অনেক বছর থাকার পর they cannot be called refugee anymore so we want permanent solution আমার সেই পারে যদি মানুষ অত্যাচারিত হয় as a brother as a fellow আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো এবং টিপ্রামতে টিসিএফ করে যেটা বার্তা দিতে চেষ্টা করছে brothers we will all remain brothers forever রাজন্যবর্গ ত্রিপুরায় এটা বড় প্রমাণ আমরা সংখ্যাগরিষ্ঠ ছিলাম তখন বাঙালিদেরকে আমরা কেউ আক্রমণ করেছে এমন কোনো ইতিহাস আছে নেই নোয়াখালী জাতি দাঙ্গা যখন হলো আমাদের তৎকালীন মহারাজা সেখানে গিয়ে আমাদের বাঙালি ভাইদের বলেছেন আপনারা আসুন আমার পার্বত্য ত্রিপুরায় আসুন he invited them he only brought the prize এখানে ত্রিপ্রাসাদের মধ্যে ব্রাহ্মণত্বের কোনো প্রথা ছিল না কে এনেছেন মহারাজারাই এনেছেন সো এখন তো আমরা মাইনরিটি আমরা কেন বাঙালিদের বিরুদ্ধে যাব we only appeal let's solve this problem আপনাকেও যেন রিফিউজি টকমা নিয়ে না চলতে হয় তিপ্রাসাও যেন হারিয়ে না যায় লেটস হ্যাভ পার্মানেন্ট সলিউশন আপনি আপনার মতো থাকবেন আমি আমার মতো থাকব but we all will smile and live এটাই হচ্ছে তিপ্রামথার যে উদ্যোগ টিসিএফ গঠন করে এটাই আমরা বলতে চেষ্টা করছি আসবো আমরা আপনার কাছে এবার অডিয়েন্স থেকে প্রশ্ন নেব পাঁচ মিনিটের জন্য আমরা প্রশ্ন নেব দয়া করে যিনি প্রশ্ন করবেন আগে আপনার পরিচয়টা দেবেন এবং তারপর প্রশ্ন করবেন শুধুমাত্র একজন একটি প্রশ্ন আমরা আমরা যাব আপনার কাছে আপনার কাছে একটু পরে যাচ্ছি Right? <coughs> My question is to my very old friend Animesh. Sir আপনার পরিচয়টা Uh, I am Jayanta Bhattacharya. I am Bureau Chief of PTI and just going to retire from the profession. Uh, anyway, mm, my question is that when you say that, that the Bengalis and the tribals had long been living in Tripura uh, with harmony and peace, and even Maharaja gave them shelter in Tripura. And even during the um, riot in Noakhali, he invited the Bengalis. So we have a we have a very good history of living together. So in such a condition, uh, what prompts prompts you to divide Tripura? Why do you demand for greater Tripura land? Is it not ambiguous? Should I answer? Joyantada, thank you very much. Probably this program has brought us together again in this room. We have not met in the last five, six years. So nice of you. You have brought very good question. আমি mean, বলবো ইট it will be very helpful to everyone. একটা জিনিস হচ্ছে পিস অ্যান্ড হারমোনি আছে বলেই রাজ্যের দরকার নেই এটাকে অনেক অনেক দূর গিয়ে আমাদের বিশ্লেষণ করতে হবে আজকে আমাদের পাশাপাশি তিপ্রাসাদের পাশাপাশি বাঙালির সাথে তিপ্রাসাদের কোনো সময় তুলনা করা চলবে না বাঙালিদের স্থান বিশ্বের মধ্যে অনেক উঁচু জায়গায় আছে সেখানে আমাদের তিপ্রাসাদের নিয়ে যাওয়া বা সেই পর্যায়ে যাওয়া এটা ঠিক হবে না আমরা আমাদের মতো করেই যদি বলি এটা ভালো হবে আমাদের কাছাকাছি যাদের কথা বলতে হয় মিজোরাম মেঘালয় অরুণাচল একশো বছর আগে যারা মিজুদের আমরা সিকাম বলতাম অর্থাৎ মানুষের মাংস তারা খেত এটা ঘটনা যে নিউজিল্যান্ড থেকে খ্রিস্টান ধর্মের প্রচারকরা এসেছিলেন মিজোরামে এবং এদের চামড়া এত আকৃষ্ট হলো তাদের কাছে বয়েল করে খেয়ে নিয়েছে তাদের এটা ঘটনা কিন্তু সো নরক খাদক আজকে নরক খাদকরা তাদের নিজস্ব রাজ্য নিয়ে সেখানে ব্যাম্বু ডান্স ফেস্টিভ্যাল হচ্ছে তাদের নিজস্ব হারভেস্টিংয়ের জন্য স্টেট প্ল্যানিং করার তাদের ক্ষমতা রয়েছে তো আজকে যদি একটা জাতি গোষ্ঠীকে ভারতবর্ষের এই সিস্টেমে গণতান্ত্রিক সিস্টেমে তাকে যদি বেঁচে থাকতে হয় তার নিজস্ব একটা শাসন ক্ষমতার দরকার এবং ভারতবর্ষ তাই ভাষার উপর ভিত্তি করে তৈরি হয়েছে উড়িয়ায় যারা কথা বলেন উড়িষ্যা হয়েছে বাংলায় যারা কথা বলেন পশ্চিম বাংলা বা বাংলা হয়েছে অসমিয়াতে যারা কথা বলছেন অসমিয়া এইভাবেই হচ্ছে কিন্তু আর ইভেন আমরা দেখেছি in the recent past Jayanta da as a senior journalist he is more well informed than me Telugu তেলেগুদের মধ্যে রাজ্যকে ভাগ করতে হয়েছে তেলেঙ্গানায় যারা বসবাস করছেন তারাও তেলেগু অন্ধ্রপ্রদেশে যারা বসবাস করছেন তারাও Telugu so it is all about development what we are saying you please go and see the root infrastructure in ADC area আমার নিজস্ব গ্রামে তোলাশিখরে আমি নিজে বর্ষাকালীন সিজনে আমি যেতে পারি না পায়ে হেঁটে তোলাশিখর বাজার থেকে বাড়িতে যেতে হচ্ছে কেন এ অব্যবস্থা এটি কি আমার ব্যক্তি উদ্যোগে এটা হবে এটা সরকারের উচিত আজকে যারা বলছে যে দু সালের মধ্যে ভিশন ডকুমেন্টের কথাই বলছি দু সালে খুব ভালো লেগেছে আমার বন্ধু পুলক বাবু এখানে বসে আছেন advocate he was also a very close man from of সাং পরিবার এবং এই ভিশন ডকুমেন্ট দেখে আমার মনে হলো আমরা নাই আসতে পারি কিন্তু এমন মহারথীরা এমন একটা মহান সরকার আসছে ত্রিপুরায় যা অন্তত আমার দূর দূরান্তের প্রত্যন্ত অঞ্চলের মানুষেরও জীবন পরিবর্তন আসবে এবং তাদের জীবন মান উন্নয়নে এই সরকারটা কাজ করবে what we have seen in the last five years ঘরে ঘরে পানীয় জলের কথা বাদ দিন একটা এলাকা একটা ভিলেজ কমিটিকে বাদ দিয়ে জলের প্ল্যানিং হচ্ছে একটা ভিলেজ কমিটি আশাপূর্ণ রোয়াজা আম্বাসার ব্লকে চলে যান দেখুন সেখানে মালিরাই রামগুনা খগেন্দ্র রুয়াজা পার আমি নাম দিয়েই বলছি it is on record you গুয়েনছি পানীয় জলের যে ব্যবস্থা আমি সেই দিন উজান ময়দান গেলাম ত্রিপুরার ইতিহাসে উজান ময়দান বামেদের জুট সরকারকে পরাস্ত করে আবার ফিরিয়ে আনার যে জায়গা সেই জায়গাটা হচ্ছে উজান ময়দান উজান ময়দানকে নিয়ে ওনারা রাজনৈতিক হাতিয়ার করে কিন্তু ত্রিপুরায় এসছেন এবং সেই উজান ময়দানে আজও কিন্তু পানীয় জলের সেই দিন গেলাম আমি তো I am not here to criticise BJP government or Congress government এই যে ওভারঅল অ্যাটিটিউড একটু একটু একেবারে আমরা শেষের দিকে তার জন্য আলোচনাটা অনেকটি সংক্ষিপ্ত করে নিচ্ছি আমরা আসব তারপরে আরো একটি কোশ্চেন নেব আমরা দর্শক থেকে তার একটু পরে যে প্রশ্নটা রয়েছে দা লড়াই এবার এবার বিধানসভা নির্বাচনে এই মুহূর্ত পর্যন্ত দাঁড়িয়ে যেটা সবচেয়ে বড় প্রশ্ন হয়ে রয়েছে তিপ্রা মথার দিকে সাধারণ জনগণের লড়াই কি আপনারা একা করছেন দু হাজার তেইশে নাকি কোনো জোটে যাচ্ছেন আপনারা যদিও জোটের বার্তা আপনাদের পক্ষ থেকে আপনারা জানিয়েছেন লিখিতভাবে যদি কেউ সম্মতি দেয় আপনাদের সঙ্গে তবেই তাদের সঙ্গে আপনারা যাবেন কি বলবেন সে বিষয়ে এই ব্যাপারে আমাদের সুপ্রিমো যে কথা বলেছেন যে লিখিত কেন অনেক জায়গায় আমরা দেখেছি লিখিত দিয়েও তো হচ্ছে না যে বিজেপি এবং আইপিএফটির মধ্যে যখন চুক্তি হয় আপনাদের সবার মনে আছে ওরা বলেছে যে হাই পাওয়ার্ড মনিটরিং কমিটি করে সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট করা হবে আদৌ কি সেই সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট হয়েছে so that is why our supremo said it very clearly লিখিত আকারে দিতে হবে যাতে করে আগামী আগামী দিন যারা লিখিত দেবেন তারা যদি সেই কাজটা না করে we can show to the people আমার ছবি মহারাজার ছবি তৈরি না করে যে ডকুমেন্ট আমরা হাতে পাবো এটার পোস্টারিং করতে পারবো অন্তত জনগণের কাছে so we are very clear আমাদের কাছে কংগ্রেস সিপিএম যেমন আমাদের বন্ধু হতে পারে any other political party can be our friend যদি তারা পিছিয়ে পড়া ত্রিপুরার প্রত্যন্ত অঞ্চলের মানুষের কথা মাথায় রেখে আমাদের ডিমান্ডটাকে নিয়ে যারা কথা বলেন তাদের সাথে আমরা বন্ধু স্যার এই প্রসঙ্গে আমি একটা এই ছোট প্রশ্ন দিয়ে শেষ করব গ্রেটার ত্রিপুরাল্যান্ড ছাড়া কি আর কোনো আপনাদের ডিমান্ড আছে পাশাপাশি আরেকটু জানতে চাইব যে ওইসব ডিমান্ডের মধ্যে আমরা সবাই জানি যে কেন্দ্রীয় সরকারও ভারতীয় জনতা পার্টির সরকার সেখানে যদি কোনো রকমভাবে আপনাদের কোনো ডিমান্ড মেনে নেওয়া হয় সেখানে কি আপনারা জোটে যাবেন আমরা আরও একটু এটিকে বাড়িয়ে বলেছি ঠিক আছে if you don't want to talk of greater Tipraland talk something for constitutional solution greater তিপ্রালেন্ডের চেয়ে যদি ভালো কিছু কেউর কোনো ধারণা থাকে দেশের প্রধানমন্ত্রী আমাদের দেশে এই প্রথমবার বিশ্ব রাজনীতির একজন পুরুষ শুনি আমরা বলতে শুনি যে Narendra Modi is a world leader world লিডারদের কাছে তো এই ধরনের প্রবলেমের সলিউশন থাকতেই পারে okay not greater Tipraland but you show or something great greater then greater Tipraland আমরা কথা বলবো no problem are not not demanding greater greater Deepraland, we are also talking of constitutional solution যাতে করে আমরা বেঁচে থাকতে পারি we are open to it এবার আপনাদের লড়াইটা যদি আপনারা বিধানসভায় প্রত্যেকটি আসনের জন্য আমরা ধরে নিয়ে করবেন সেক্ষেত্রে আপনারা যেমন ডিটিএডিসির ক্ষেত্রে আমরা দেখেছি গ্রেটার তিপ্রালেন্ডকেই সামনে রেখেছেন এবার ষাটটি বিধানসভার মধ্যে প্রত্যেকটি আমরা যদি বলি বিধানসভায় এক একটি বিধানসভায় অনেক ধরনের বা আমরা যদি বলি অনেক জাতির লোক বাস করে সেদিকে মনে হয় না যে তিপ্রা মথাকে শুধুমাত্র তার থেকে বেরিয়ে আরেকটু বেশি সাধারণ মানুষের জন্য বাঙালিদের জন্য অন্যান্যদের জন্য চিন্তা করার সময় এসেছে সেটা থেকে কি বেরিয়ে আপনারা একটু চিন্তা ভাবনা করবেন না it is wrong to think that Tipra Motha is going to fight election greater Tipra only demand greater Tipra Greater statehood না হওয়া পর্যন্ত এই ত্রিপুরা রাজ্য একটাই রাজ্য থাকছে এখানে তিপ্রাসার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর লোক রয়েছেন প্রতিটি মানুষের কথা মাথায় রেখেই আমাদের ইশতেহার তৈরি হচ্ছে এখানে প্রতিটি অংশের মানুষের কথা আমাদের মাথায় আছে কাউকে বঞ্চিত করে কাউকে মাথায় না রেখে তিপ্রামথা কোনোদিন রাজনীতি করবে না সর্বংশের মানুষের উন্নয়ন চেয়েই আমরা আগামী বিধানসভা নির্বাচনে লড়াই করব এবার অডিয়েন্স থেকে প্রশ্ন নেব একটি hi first of all Animesh sir আপনার পরিচয়টা তারপর একেবারে একটি প্রশ্ন সংক্ষেপে জি আমার নাম পিঙ্কু দাস আমি সোশ্যাল অ্যাক্টিভিস্ট তো অনিমেষ স্যারের কাছে প্রথম প্রশ্ন উনি ওনার আলোচনায় অনেক কিছু বলেছেন ওনাদের যে তিপ্রামথা পার্টি প্রথম এজেন্ডা হচ্ছে greater Tipraland but I am little bit confused what would be the structure of greater Tipraland Uh, because you mentioned Article 2 and Article 3 of Indian Constitution. সেখানে establishment of new state or alternation of state এগুলি মেনশন আছে আপনি বলেছেন যে ত্রিপুরা uh, ত্রিপুরি পিপলরা বাংলাদেশে আছে মেঘালয়ে আছে uh, মিজোরামে আছে তো এই যে ত্রিপুরা গ্রেটার ত্রিপুরাল্যান্ডের যে স্ট্রাকচারটা সেটা কি হবে এটা যদি একটু ক্লিয়ার করেন please you are asking about the মানচিত্রটা কি হবে? Yes sir, yes. সেটার উত্তর বোধহয় দিয়েছেন। আমি দিয়েছি, এই কথা আমি বলেছি। I don't think I need to if you হ্যাঁ, see তিনি শুরুতেই একবারে দিয়েছেন। Telecast you can see that I have already answered. অনিমেষ দা তারপরে একেবারে শেষে আমরা যেই প্রসঙ্গটিতে আপনার কাছে আসতে চাইবো আমরা আলোচনার প্রায় শেষ প্রান্তে কেন শেষ পর্যায়ে সারা রাত্রিবেলা কেন <laughs> আলোচনা করব সেটা আলোচনা হবে ধাপে ধাপে আমরা আলোচনা করব কারণ তার পরের পর্যায়ে অতিথিও আমাদের সঙ্গে রয়েছেন অপেক্ষা করছেন তিনিও অনিমেষদা যে যে বিষয়টা আপনার কাছ থেকে হ্যাঁ আপনার বন্ধুবর মানুষ আপনি যেটা দাদা <laughs> আপনি কিছুক্ষণ আগেই বলছিলেন অঙ্কে কাঁচা আপনি কিন্তু রাজনৈতিক অঙ্কে একজন পরিপক্ক মানুষ হিসেবে আপনাকে আমরা চিনি নির্বাচনে সাধারণ মানুষের প্রতি কি বার্তা থাকবে আপনাদের কারণ আপনারা জানেন যেটা আমাদের বারবার আলোচনায় একই প্রসঙ্গ আসছে যে মানুষের মনে তিপ্রা মানে একটা জিনিস সেট হয়ে গেছে সেই সাধারণ মানুষের প্রতি কি বার্তা থাকবে আপনার তিপ্রামথা সর্বংশ সর্বংশের মানুষের জন্য এবং তিপ্রামথা আগামী বিধানসভা নির্বাচনে গণতন্ত্র উদ্ধারের জন্য সে লড়াই করবে গণতন্ত্র যদি না থাকে আপনি বাঁচতে পারবেন না আমিও বাঁচব না ফার্স্ট ইজ ডেমোক্রেসি লিডার লিডারের জায়গায় থাকবে জনতা জনতার জায়গায় থাকবে বুদ্ধিজীবী অংশের মানুষরা তাদের বুদ্ধি প্রয়োগ করার পরিবেশ তাদেরকে দিতে হবে সেই পরিবেশ ডেমোক্রেসি থাকলেই সম্ভব হবে গণতন্ত্র রক্ষার্থে ঐক্যবদ্ধভাবে যে যার জায়গায় থেকে ঐক্যবদ্ধ কথার অর্থ এই নয় আমার মতো ড্রেস পরে আপনাকে লড়াই করতে হবে আমার বাড়ি থেকে আপনার যুদ্ধ করতে হবে তা না আপনি আপনার বাড়িতে থাকুন আপনার এলাকায় থাকুন আপনি আপনার মতো করে লড়াই করুন ঐক্যবদ্ধ চিন্তাধারায় গণতন্ত্রকে রক্ষা করার জন্যে মানুষের কল্যাণে মানুষ যেন অগ্রগতির দিকে এগিয়ে যেতে পারে তার জন্য তিপ্রামথা লড়াই করবে আমরা কি বিধানসভার ময়দানে আবারও আপনাকে দেখব কেন দেখবেন এই এইটুকু বলতে পারে I am fighting the election আচ্ছা একেবারে আমরা অসংখ্য ধন্যবাদ আপনি আমার আমার একটা কোশ্চেন ছিল আমার একটা কোশ্চেন ছিল যদি অ্যালাউ করেন বলুন একেবারে সংক্ষেপে আমরা আলোচনা শেষ প্রান্তে Bikash Roy Debbarma I have got a question to Anivis Burma. That is Tipra Motha একটা এজেন্ডা নিয়ে ইলেকশনে যাচ্ছে এটা পরিষ্কার এবং এজেন্ডাটা হচ্ছে গ্রেটার ত্রিপুরাল্যান্ড কিন্তু ত্রিপুরা রাজ্যের প্রেক্ষিতে বা প্রেক্ষিতটা পেছনে রেখে মাথায় রেখে যদি ইলেকশনে যান তাহলে গ্রেটার ত্রিপুরা লেন ছাড়াও ত্রিপুরাবাসী হিসাবে আমাদের আরও কিছু অনেকগুলো সমস্যা রয়ে গেছে তো সব সমস্যাগুলোকে যে আমরা যদি আমরা এক জায়গায় আনি that is the economic agenda হিসেবে তিপ্রা মথার কাছে কি আছে other then Tipraland thank you thank you sir আমি বারবার এটি বলতে চেষ্টা করেছি Tipra Motha is not fighting assembly election on the demand of greater Tipra Tipraland. Tripura রাজ্যে প্রায় চল্লিশ লক্ষের কাছাকাছি সর্বংশের মানুষের কথা মাথায় রেখেই আমরা বিধানসভা নির্বাচনে লড়াই করব এখানে শিক্ষা ব্যবস্থার উন্নয়নে স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে সড়ক ব্যবস্থার উন্নয়নে কর্মসংস্কৃতির উন্নয়নে যারা যাদের বর্তমান সরকার কথা দিয়েছিল যে সমস্ত কন্ট্রাকচুয়াল ওয়ার্কারদের পারমানেন্ট করা হবে ফিক্সড পে বলে কোনো শব্দ ফিক্সড বলে কোনো শব্দ থাকবে না রাজ্যের এক মাননীয় মন্ত্রী উনি অনেকবার বলেছেন তো এইগুলো ওনারা করতে পারেননি এই সমস্ত কাজ যে আশাটাকে নিয়ে মানুষ সরকার পরিবর্তন করেছে সমস্ত অংশের কথা মাথায় রেখেই আমাদের নির্বাচনী ইশতেহার তৈরি হবে প্রতিশ্রুতি দেওয়া হবে মানুষের কাছে এবং তার যথাযথ রূপায়নে আমাদের কি ভূমিকা হবে এই কথাগুলো বলেই আমরা বিধানসভা নির্বাচনে যাব নট অনলি গ্রেটার ত্রিপ্রাল greater Tipraland is our core demand এটা পলিটিক্যাল ডিমান্ড এই ডিমান্ডটা রাজ্যের মানুষ দিতে পারবে না এই ডিমান্ডটা থাকবে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের কাছে we will place this demand but মানুষের কাছে এই নির্বাচনে সমস্ত অংশের মানুষের কথা মাথায় রেখেই আমরা যাব থ্যাংক ইউ ধন্যবাদ অনিমেশ বাবু আমাদের এই মূল্যবান সময় দেওয়ার জন্য আপনার কথা থেকে যেটা বেরিয়ে এলো যে তিপ্রাসা মানে তিপ্রা মথা গোটা ত্রিপুরা রাজ্যে প্রত্যেক জাতির জন্য লড়বে এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় সচেষ্ট থাকবে আপনি আপনার কিছুক্ষণ আগের কথায় বাঙালিদের প্রতি একটা বড় সম্মান দিয়েছেন যে হান্ড্রেড টাইমস বেটার এটা বলেছেন but we believe that you are also a very talented persons so thank you thank you so much thank you thank you sir আমাদের আলোচনা এই মুহূর্তে পর্যন্তই তবে চতুর্থ ধাপ দেখতে আপনারা সঙ্গে থাকুন আমাদের সঙ্গে থাকছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন এবং সঙ্গে থাকছেন আমার সহকর্মী অচিন্ত ভুইয়া এবং শ্বেতা বণিক